পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যকে সঙ্গী হও কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যকে সঙ্গী হও এই স্বপ্নকে সঙ্গে হওয়ার জন্য কে বলছে আল্লাহ বলছে সুরায় তাও বা আল্লাহ আমি নাজিল করেছে দুনিয়ার জমিনে মানুষ যাতে করে তাও বা শব্দটা আরবি শব্দ এর বাংলা হলো প্রত্যবর্তন ফিরে আসা আপনি সুদ খান আপনি সুদ খান অমুসলমান কথা ভালো করে বুঝবেন আপনি পান করেন প্রতিদিন এই মদ খাওয়া আপনার মনে আমি তো মদ পান করতেছি এটা তো আমার মালিক দেখতেছে আমার আল্লাহ দেখতেছে আমি আজ থেকে মদ আর কোনোদিন পান করবো না আপনি ফিরে আসলেন এটা হলো তবা আপনি সুখ খান আপনি সুখ খাওয়া থেকে কাজ থেকে যখন ফিরে আসবেন তখন আপনি হইলেন তৌবাকারীর ভিতরে একজন আর আর যারা আপনার দুনিয়ার জমিনে অন্যান্য পাপ কাজ আমরা করি নামাজ পড়ি এমনকি পাপ কাজ করি এই পাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো তবা চিল্লায় চিল্লায় বলি না সুবাহ আমার বন্ধুগণ মুসলমান বন্ধু আপনাদের আলোচনার মূল আমি বুঝতে পারতেছি আপনারা যা চাবেন আমার মালিক যদি সহায় থাকে আমার মালিক আমাকে সাহায্য করবে কথা বলুন শিক্ষিরা আপনি ইহুদিদের জানার কথা বলুন শিক্ষিরা কোরআন শুনতে এসেছেন কোরআনের আপনি বসে শুনে আমার মালিকের দরবারে আপনি প্রার্থনা করেন মালিক জীবনের গোলাগুলো তুমি করে দাও তাকে সন্তুষ্ট করবো আল্লাহকে ছোট থেকে উদাহরণ দেবে আমি ভুল আলোচনা শুরু করবো এক লোক ঘোড়া লালন পালন করে আপনাদের ঘোড়া আছে ঘোড়া আছে এই ঘোড়া নিয়ে সে বাড়ি আপনার ইয়ে যাচ্ছে সফরে যাচ্ছে এক ছেলে তার যুবক আর তার স্ত্রী তিনজন মিলে কয়জন কয়জন তিনজন মিলে যাচ্ছে লোকটা চিন্তা করলো ঘোড়ায় আমি উঠবো কারণ ঘোড়া তো আমি চালাইতে পারি আমার স্ত্রীর আমার ছেলেও পারে না সুতরাং ঘোড়া নিয়ে আমি চলবো যখন তার গ্রামটা পার হয়ে চলে গেছে তখন এই লোকজন এলাকার লোকজন জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কি বোকা নাকি বলে কেন তো তুমি যে ঘোড়ায় চলে যেতেছ তোমার পাশে তোমার স্ত্রী যা ছেলে তারা হারাই নিয়ে যেতেছ তাহলে তোমার তার প্রতি মহব্বত নাই যে মনটা তার একটু দুঃখ লাগে বলে কি লাগলো দুঃখ লাগার কথা না কথা কথা কেন দুঃখ লাগার কথা দুঃখ লাগছে এবার এই লোকটা চিন্তা করলো তাহলে কি করা যায় আমি নেমে আমার স্ত্রী ঘোড়ায় দেবো তা করাবো আমার স্ত্রীকে উঠে দিব এবার স্ত্রীকে ঘোড়ায় উঠে দিয়েছি ওই গ্রাম পর হওয়ার পর লোকজন করতেছে একেই বলে বয়ের মুড়ি বউ বুঝেন বউ বুঝেন বউ করতেছে কি বলে স্ত্রী একে বলে স্ত্রীর মুড়ি দেখছ স্ত্রীকে ঘোড়ায় উঠাই দিতেছে নিজে হাইটা দিতেছে এবার বিপদে বসে না কথা বলে বেটা বিপদে বসে এবার লোকে চিন্তা করতেছে এই পদ্ধতি চলবে না একদিন মামা ছেলেকে বলতেছে বাবা তুই উঠ গোড়া তুই কারণ তুই আমার সন্তান তোর মা আমার সন্তান আমার সন্তান আমরা দুইজন হেঁটে গেলে লোকে কিছু বলবে না এই গ্রাম অন্য গ্রামে গেছে তখন বলতেছে দেখছ যুবক ছেলেরা কি করতেছে ঘুরায় নিয়ে যেতেছে আর বাবা মা হাইটা যেতেছে কত ব্যাট কর কি বসে কিনা কথা বসে না এরূপ চিন্তা যে এক করি আমরা তিন ওজন একবার উঠবো কয়জন কয়জন তিনজন একবারে উঠবো এবার এই যুবককে নামাইয়া তিনজন উঠে যখন হেঁটে যান তখন তার পাশে কেন বলতেছে যে বেটা এই ঘোড়াটাকে তিনে তিনে চেষ্টা করে একবারে গুলি করে মেলা এবার এই লোকটা চিন্তা করতেছে গোড়ালা এই পদ্ধতি সবিশেষ এক কাজ কর সব ঘোরাতে এলাম ঘোরা খালি হাঁটে গেল ওই গ্রাম শেষে বলতেছে যে দেখছো আল্লাহ নিয়ামত ঘোরা হলো যানবাহন এটা যে মানুষ হাত কি করে এলাকায় চলাফেরা করে বা যুদ্ধের মজারে যা তার একটা বাহন এটাকে হাঁটাই নিয়ে খালি খালি একটা বাড়ির তাইকে আসতে পারতো যে বেটা খালি খালি যায় আল্লাহ নিয়ামতের সত্যি আদায় করা দরকার না কি বেটা যোগাযোগ বসে না কথা লাগে না এখন এই ঘোড়াটা চিন্তা করতেছে যে পদ্ধতিতে কোনোটা খাটবো না বাবা এক কাজ কর রশি আন ঠ্যাং বান বাস ধোকা কথা বোঝা কথা বলে কেন রশি আইনা চার ঠ্যাং বান্ধে কি করো বাস গরু অসুস্থ হলে আমরা কি আমরা মাঠে থেকে এক সাথে বেরিয়ে আসি না কেউ কেমনি বেরিয়ে আসি কি বাস ইয়া পা বান্ধে নিয়ে আসি না এবার যখন ছেলে আর বাবা দুজনে এ গরু ঘোড়াকে কাঁধে নিয়ে যাচ্ছে সামনে পাচ্ছে নদী নদীর কোনো শাখা এখন শাখা পানি হলে হবে না হবে কি হবে না পানি হতে হবে এবার যখন শাখা পানি হওয়ার জন্য তিনি শাখা উঠছে একজন আগে একজন পিছা বসে যেতে হয় যখন ঘোড়া লেজটা নিচে আমার মাথাটা নিচে ছোট ছোট বাচ্চারা ওই নদীর কাছে কিছু করে এরাতে বিশ্বাসী বলে দেখেন দেখছেন কথা কোন দেখেন দেখছেন দেখেন এবার এই রিক্সা থেকে এরা হাততালি দিয়ে হুলে হওয়া দিছে চিৎকার দিয়ে এবার জ্যান্ত ঘোড়া এটি ভয় পাবে কি পাবে না এই ঘোড়া ভয় পায় নদীর ভিতরে পড়ে গেছে বাপ গেছে একদিকে বোঝা ছেলে গেছে একদিকে বোঝা ঘোড়া যেটা ঘোড়া মারা গেল এবার বাবা ছেলেকে বলে নি মানুষের মন সন্তুষ্ট করতে গিয়া তোর মাথা ফাটলো আমার কথা ফাটলো ঘোরার ঘোরা গেল কথা বলুন যে কিনা আমার বন্ধুগণ যদি কেউ আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আসেন তাহলে বসেন আর যদি রূপ দেখার জন্য আসেন এখনো চলে যান এই মাথা ফাটানো দরকার নাই কথা বলুন যে কিনা কথা বল না কেন ও মুসলমান আজকে ঠিক পলিটিক আছে কিন্তু অন্তর যেটা মুখ দিয়া হয়তো একশো জনের মধ্যে দশজন ঠিক বলি অন্তর দিয়ে আর নব্বই জন আমরা বলি ঠিক আছে এটা মুখ দেওয়ার কথা বলুন ঠিক কিনা মুসলমান ভুলে যায় না এই পৃথিবীর জমি কিন্তু একদিন আমি চলে যাব কিন্তু সেদিন আমার হিসাব দিতে হবে আমার আল্লাহ ভিতরে বলেছেন রহমানির রহিম কাজে মানে না যেদিনকে আপনি মারা যাবেন সেদিন থেকে আপনার হিসাব শুরু হয়ে যাবে মনে করেন আপনি চাকরি করবেন সরকারি চাকরি জয়েন দেবেন এক তারিখে এক তারিখে বেতন দেওয়া কি হবে শুরু হবে কি হবে না আমার বন্ধুবান এই জন্য মানুষকে সন্তুষ্ট না করে আমার মানুষকে সন্তুষ্ট করলে সে হবে মোমেন সে হবে কি সে হবে মোমেন আমার আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ওয়া কানা বিল আমি প্রতি আমি রহমত করি কার প্রতি প্রতি হতে কে হাত দেখান হাত সিস্টেম তো হাত আপনার কোনো ভয় থাকবে সিস্টেম শিখিয়ে দিব আমার বন্ধুরাম হজরত আলী দশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছে বয়স কত দশ বছর বয়সে হজরত আলী একদিন মসজিদের ভিতরে বসা আছে এমন সময় পাশে দাঁড়িয়ে আছে আবু জেহেল আবু জেহেলের সাথে দাঁড়িয়ে আছে আরো তিন থেকে চারজন আপনার সদস্য আমাদের দেশে কিন্তু নেতার সাথে লিডার থাকে কি থাকে না কথা কন্যাকে থাকে কি থাকে না নেতার সাথে লিডারও থাকে লিডারের সাথে কিছু আমার সদস্য থাকে আমার বন্ধুগণ এমন অবস্থায় আবু জেহেলের কাছে দূর থেকে একজন মুসাফির আসিয়া ডাকতে বললেন আবু জেহেল তোমার কাছে একটা কথা বলি আর সেই কথাটা হলো আমি একজন মুসাফির তোমাকে ডাকতে বলতেছি এটা জিকির করি লা আমার বন্ধুগণ যেটা বলতে চেয়েছিলাম আবু জাহেল যখন বললেন মুসাফির তুমি কেন আসছ বলতেছেন হুজুর আপনি তো লিডার নেতা আপনার কাছে কিছু ভিক্ষা চাই আমাকে কিছু ভিক্ষা দিবেন এইবার যখন প্রায় কথা বলিয়া আবু জেহেলকে এ কথা আবিক্ষুক আবু জেহেল বলে দিল এইবার বিক্ষোভ মনে মনে ভাবতেছে আমি চাইলাম তার কাছে ভিক্ষা সে আমাকে কি বলতেছে তা আমার বাচ্চাটা আমি দেখি আমার বন্ধু এইবার আমাদের কাছে যখন বিক্ষুক হাত মধ্যে আমার বলল আমি তো এবার আমরা তোমাকে ভিক্ষা দিব না তোমাদের ধর্মের ভিতরে আবু সন্তান আবু সন্তান আলী মুসলমান হয়েছে আর মুসলমানদের নাকি তাদের সহযোগিতা করে মুসলমান এবার আবু জেহেলের কাছ থেকে এবার আলীর কাছে পাঠাইয়া দিল হয়তো আলী মসজিদে নামাজ পড়তেছে ওই মসজিদের ভিতরে যাইয়া এবার ভিক্ষুক বললেন আমিরা আমি এসেছি তোমার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য আমাকে কিছু সাহায্য দিবানি বললেন এরা ভিক্ষুক তোমাকে এখানে কে পাঠাইয়াছে কথা যখন তাকে জিজ্ঞেস করলো তারপর এবার বিক্রম ডাকতে বলতেছেন আমি গিয়েছিলাম আবু জেহেলের কাছে আবু জেহেল আমাকে এখানে পাঠাই আছে তোমরা নাকি আবদুল্লার পুত্র মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছ তোমরা নাকি মুমিন হয়েছ আর মুমিনদেরকে নাকি তার মালিক সাহায্য করে তার কারণে তোমার আমি ভিক্ষার জন্য এসেছি তুমি কিছু ভিক্ষা দেবানি এই কথা যখন বলছে আমার ভাই ও মুসলমান বন্ধু বললেন ভিক্ষুক রে তুমি চিন্তা করিও না হজরত আলীর কিন্তু খাট খালি আলীর কাছে একটা পয়সাও ছিল না আলী কিন্তু ধনী মানুষ না গরিব মানুষ কথা বলে দেখো আলী গরিব না ধনী কথা বলে দেখো আলী ধনী না গরিব গরিব কিন্তু কিভাবে মানে দিক দিয়েছিল আলী অন্যতম একজন ধনী কথা বলুন ঠিক না আমরা ধনে কিন্তু কোমলের ধনী তুমি চিন্তা করিও না তুমি যখন এসেছো আমি তোমাকে ফিরাইব না তুমি তোমার একটা হাত আমার কাছে দিয়ে দাও হজরত আলী বিক্ষোভকে যখন বললো তুমি একটা হাত বাড়াইয়া দাও এইবার একটা হাত অনুকারী যখন কাবারাইয়া দেওয়ার জন্য ভিক্ষুককে বলল ভিক্ষুক একটা খালি হাত যখন কাঁদিয়েছে আমার বন্ধুরা কালি ভিক্ষুককে ডাকতে বলেন ভিক্ষুক হাতের মুঠটা তুমি বন্ধ করো এবার বন্ধ করলো এবার ভিক্ষুক হাতের মুঠটা বন্ধ করেছে এবার হজরত আলী আমার মাওলাকে স্মরণ করে হাতের মধ্যে যেন মনে মনে কি দিয়া দিয়া দিয়েছে যতক্ষণ পর্যন্ত তুই আমাদেরকে রেখেছে না যাবি ততক্ষণ পর্যন্ত এই হাতের মোটটা খুলতে পারবি না যখন এই করছে ওয়াদাটা দিয়ে দিল আমার ভাইরা আমার বাবাজিরা ভিক্ষুক তার ওয়াদা মানার জন্য প্রস্তুত হয়েছে ডাক ভিক্ষুক এই মুখটা তুমি ততক্ষণ পর্যন্ত খুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আবু জেহেলের কাছে না যাইব আমার ভাই ও মুসলমান বন্ধু এইবার হজরত আলী যখন কাওয়ালাতাম নিয়া দিল এইবার হজরত আলী বলতেছেন বিপক্ষে আমাদের মুখটা আবু সিহিলের কাছে চলে যা আমার বন্ধুরা রে এইবার বিক্ষোভ হাঁটি হাঁটি পার পা করে রওনা দিয়েছে বিক্ষোভ হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিয়েছে ওই দিকে আবু জেহেল তাকায় আছে মুসলমানকে অপমান করবে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ কালেমা পড়ে মুসলমান করে আর মুসলমানদের মৌলানা কি সাহায্য করে আজকে পরীক্ষাটা নিবে আমার বন্ধুরা রে এইবার যখন আমার আল্লাহর কি না খেলা বোঝা বড় যায় কথা বলুন ঠিক না লীলা খেলা কেউ বুঝতে পারে না অনেক কিছু ভক্ত পীররা আছে এরকম জিকির করে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আছে কি নাই কথা থেকে আছে কি নাই খেলা হতো তুমি কিন্তু তোমাকে জমিন কবর দেশে নিয়ে যায় সেদিন তুমি কেন পলাও না কথা বলুন না আল্লাহ কেউ বুঝতে পারতো তাহলে যে মৃত্যুবরণ হয় আমার হয় আপনার হয় যারা হবে হবে আপনি কি পড়াবেন না কি কথা কোন না আল্লাহ কেউ বুঝতে পারে না আমার বন্ধুগণ এইবার যখনটা হজরত আলী মৃত্যুকে এরকম করিয়া পাঠাইয়া দিল ওই দিকে আবু দেখেন দাঁড়াই আছে ভিক্ষুক তিনি আসতে চাইলেন বস এবার ভিক্ষুক তখনকার হাঁটি হাঁটি পা পা দাঁড়াইয়া আছে এবার বিক্ষোভকে ডাকতে বললেন করা তোমাকে কেঁদে আনেছে বিক্ষুব ডাকতে বললেন আবু আমি যখন আলীর কাছে গিয়েছিলাম আলীর কাছে কিছুই নাই বলে আলী আমার হাতটা যখন বাড়াইতে বললো বাড়াইলাম আবার মুখ করতে বললো মুখ করিলাম এবার হাতটা বন্ধ করার পর মনে মনে কি যেন পাঠ করিয়া আমার হাতের ভিতরে সু দিয়া দিল আর ওসিয়ত করে দিল যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে না আসবো ততক্ষণ পর্যন্ত হাতের মুদ্রা খুলতে পারব না ও বুঝলে আমি তোমার হাতে কিছুই না শুধু ফু দিয়েছে এবার যখন কাপ ফু দেওয়ার কথা শুনছে শোনার পর বলতেছে তুমি হাতের মুদ্রা খোলা এবার যখন হাতের মোটটা খুলছে আমার মামলার পক্ষ থেকে হাতের ভিতরে ছোট্ট একটা মুক্তার জানা হয়েছে হয়ে গেল কারণ যে মুক্তার দানাটা তার কাছে রয়েছে এটা আরবের ভিতরে মাত্র বড় বড় ধনী লোকের কাছে থাকার কথা যার কারণে এইবার আমাদের আশ্চর্য হয়ে গেল কারণ আলীর হাতখানি করে মানুষ আলী তো মুক্তার মালিক নয় এই কথা বলার পর আমাদের বারবার জিজ্ঞাসা করে তুমি ভালো করিয়া বলো তোমার কি কে দিয়েছে তুমি কোথায় থেকে এটা এনেছ এবার ডাকতে বললেন এটা সত্যি সত্যি আমার আমি শুধু বন্ধ প্রভু দিয়েছেন আওয়াজ দিয়া দিল আর তোমার হাতে মুক্তার দ্বারা পরিণত হয়ে গেল এই কারণটা আমি জানতে চাই এইবার আলীর সাথে দেখা করার জন্য আবু জাহেলের সাথে কয়েকজন লোক ছিল তারাও চলে আসলো নেতার সাথে কিছু লোক থাকে তাদের দেশে আমাদের দেশে অনেক নেতার সাথে অনেক লোক থাকে কথা বলুন ঠিক না এই নেতারা কিন্তু এই লিডার কিন্তু

তার কাছে যায় এবার ডাকতে বললেন ও আলী তোমার কাছে জানতে চাই তোমার কাছে শুনতে চাই তুমি তো গরিব মানুষ তুমি হাতে মুক্তা দ্বারা কোথায় থেকে দিয়েছ এটা তোমার কাছে আমার আবেদন তুমি বলবো নাকি এইবারে আমি ডাকতে বললেন আবু জাগাল আমি তো তার হাতে কোনো মুক্তার দানা দেই না ভিক্ষুক আমার কাছে আসে আমি তো অসহায় আমার কাছে কিছু নাই আজকে আমি মসজিদের ভিতরে আছি এমন অবস্থায় তুমি তাকে পাঠাইয়াছ এই লোকটা যদি খালি যায় আমি লজ্জা বোধ করি আমি অপমানিত হয় আমি মালিককে মনে মনে বললেন মালিক ও আমার আল্লাহ আপনার কাছে তুমি কি করো আমাকে এই অপমান থেকে উদ্ধার কর এই বলিয়া আমি আমার নবীর প্রতি দুরুদ পাঠ করিয়া শুধু হাতের মধ্যে দিয়া দিয়েছি আল্লাহ বললেন মুমিনদেরকে আমি সহযোগিতা করি সাহায্য করি এজন্য মুমিন হওয়া দরকার আছে কি নাই এজন্য মুমিন হওয়া দরকার আছে কি নাই তাহলে মুমিনের সিমটম হয়ে গেল আমার মালিককে না কথা বলুন ঠিক কি না এই জন্য আল্লাহকে যখন ডাকবেন যখন ভয় করবেন আমার মালিক তখন ডাকতে বলেন বান্দা তুমি যখন আমার আমাকে ভয় করিয়া গুণা ছেড়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের যত গুণা করেছ ওই গুণাগুলো নেক দ্বারা পরিবর্তন পরিবর্তন করে আমি আল্লাহ তোমার আমল নামাই সব দিয়া দে আমরা তবা করতে রাজি আসি না কথা বলুন কে কে রাজা আছেন হাতের আল্লাহ কে দেখায় আপনি সকল রাজা আছেন হাত নামান যখন কোন ভুল করব সাথে সাথে আমার মালিকের কাছে তওবা করব মালিক রায় ও আমার প্রভু তুমি আমার জীবনের গুণাগুলো maaf করিয়া দিবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর কাছে প্রার্থনা করব দুনিয়ার কারো কাছে প্রার্থনা করে আমরা সেই করব না সব সময় আমার মালিকের কাছে চাইব এই জন্য আমরা সব সময় আল্লাহর ভয়টা আমার অঙ্করের ভিতরে আঁকবো কথা বলুন ঠিক কিনা